আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন বন্ধুরা আমি আমার চ্যানেলের মধ্যে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সবসময় ফ্রি বিটকয়েন ওভার বেশ কয়েকটি ভিডিও দিয়েছি আজকে তেমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছে যেটি দু সালে যাত্রা শুরু করেছে এবং অনেকে কিন্তু এখানে ফ্রিতে ফসেটগুলো ক্লেম করে সার্ভে করে এবং পাশাপাশি ব্যাটিং করে আর্নিং করছে আজকে যদি আপনি ফ্রিতে আর্নিং করতে চাচ্ছেন তাহলে আপনার জন্য এই ওয়েবসাইটটি বা এই ট্রাস্টেড সাইটটি এটি অসাধারণ ট্রাস্টেড সাইট হতে চলেছে কেননা এটি থেকে আপনি খুব সহজে ফ্রি বিটকয়েনগুলো আর্নিং করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটিস্টিক্স যে একশো মিলিয়ন গেমস প্লেট হয়েছে এবং পাশাপাশি রেজিস্টার্ড ইউজার রয়েছে প্রায় টু হান্ড্রেড থাউজেন্ড সো এবং পাশাপাশি এখানে লিড ডিস্ট্রিবিউটেড হয়েছে চারশো আশি সো এবার যদি আপনি সরাসরি চলে আসেন এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত জানতে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে প্রোডাক্ট ফিচার রয়েছে ক্লেম লিটকয়েন্স এভরি আওয়ার রয়েছে provably fair high low game রয়েছে তারপর জেনারেল জেনারাস রেফারাল প্রোগ্রাম রয়েছে পাশাপাশি রয়েছে মাল্টিপল উইড্রল অপশনস রয়েছে তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি ইন্টারপেজে চলে আসবেন এখানে আসার পরে সরাসরি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যখন এখানে আই এম নট রোবটে ক্লিক করবেন দেন আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে আশা করি বুঝতে পেরেছেন সো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে ফসেট রয়েছে এরপর মাল্টিপ মাল্টিপ্লাই রয়েছে সার্ভিস রয়েছে ডিপোজিট রয়েছে উইড্র কন্টেস্ট অ্যাফেলিয়ার্স গিফট রয়েছে এরপর মোর রয়েছে সো প্রথমে যে ফানি আর্নিং অপরচুনিটি রয়েছে সেটি হচ্ছে ফসেট ফসেট পরে করে কীভাবে আর্নিং করতে হয় সেটি আমি প্রথমে দেখাচ্ছি জাস্ট আপনি ফসেটে ক্লিক করবেন ফসেটে ক্লিক করার পরে এখানে একটি চার্ট দেখতে পাচ্ছেন চার্টটি হচ্ছে যে ফ্রি লিটকয়েনের রেঞ্জ যদি আপনি প্রথমে প্রথম হয়ে থাকেন তার মানে আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনার ব্যালেন্স সবগুলো কিন্তু জিরো জিরো দেখাবে এরপর এখানে প্রথম যে স্তরটি সেটি হচ্ছে স্টোন তার মানে স্টোন লেভেলে আপনি থাকবেন সেটির জন্য তার মানে একবার ফসেট ক্লেম করলে আপনি তেরোশো সাতাশি পাবেন এরপর রয়েছে আয়রন এরপর ব্রোঞ্জ রয়েছে এরপর silver gold platinum diamond master অর্থাৎ অল্টারনেটিভ কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ যখন এগিয়ে যাবেন তখন আপনার লাতসি বা লিটকয়েন এর পরিমাণটা আর্নিংয়ের পরিমাণটা বেড়ে যাবে সো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যদি আপনি যদি ফ্রি ক্লেম করতে চান তাহলে এখানে আই এম নটের রোবটে ক্লেম ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেন এখানে ক্লেম করবেন ক্লেম করার পরে আপনার কত সাতোশি আপনি এখানে আর্নিং করবেন বা লাতোশি আর্নিং করেছেন সেটি এখানে শো করছে ইউ হ্যাভ রিসিভড তেরোশো লাতোশি সো আমি এটা লাতোশি পেয়েছি আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং সাথে সাথে কিন্তু আপনার মূল ব্যালেন্সের মধ্যে সেটি অ্যাড হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন সো এইভাবে কিন্তু আপনি প্রত্যেক ঘন্টা পরপর মানে তার মানে ওয়ান আওয়ার পরপর আপনি ফসেটগুলো এখান থেকে ক্লেম করতে পারেন এখানে টাইম শুরু হয়ে গিয়েছে এবং এক ঘন্টা পরপর আপনি খুব সহজে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ফসেটগুলো ক্লেম করতে পারেন সো আমি নেক্সট যে অপশনটি সেটি দেখিয়ে দিচ্ছি জাস্ট মাল্টিপ্লাই মাল্টিপ্লাই আমি ক্লিক করলাম মাল্টিপ্লাই ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি অনেকটা গেমের শার্ট হাই এবং লো দুটো অপশন দেওয়া রয়েছে এবং ম্যানুয়াল ব্যাট অথবা অটো ব্যাট রয়েছে এটি এই খেলাটি খেলতে হলে আপনার কিছু লাতসি এখানে কিন্তু জমা থাকতে হবে সো আমি প্রথমে দেখি এখানে হাই ক্লিক করে দেখি কি অবস্থা হয় হাই ক্লিক করার পরে এখানে এটি মাইনিং হচ্ছে অনেকটা মাইনিং সাইটের মতো সো এখানে you bet high so you won এত তার মানে আমি ওয়া এত লাটুস লাটুসে কিন্তু আর্নিং করেছি যেটি আমার এখানে জমা হয়ে গিয়েছে সো আমি আবারও দিচ্ছি হাইয়ে ক্লিক করলাম হাইয়ে ক্লিক করার পরে দেন কি হয় সেটি আমি এবার দেখছি এরপরে কিন্তু আবারও ওয়ান কিন্তু জমা হয়ে গিয়েছে এই যে এখানে একটু একটু একটু একটু করে আপনি কাজ করছেন কাজ করার এগেনস্টে কিন্তু লাতসিগুলো আপনি এখানে অনায়াসেই আর্নিং করতে পারবেন প্রথমে মনে রাখতে হবে আপনি ফসেটের মাধ্যমে যে আর্নিংগুলো করবেন সেটি এখানে জমা হবে এবং সেটি জমা হওয়ার পরে আপনি যখন মাল্টিপ্লাই ক্লিক করবেন আপনি অনায়াসে হাইতে ক্লিক করার পরে একের পর এক কিন্তু আপনি লাতসিগুলো আর্নিং করে নিতে পারবেন খুব সহজ সহজে আশা করি বুঝতে পেরেছেন এরপর এখানে দেখতে পাচ্ছেন your bet high so your lost আমি কিন্তু ওয়ান লাথসি হারিয়েছি আমার টু ছিল লাস্টে এখন কিন্তু ওয়ান হয়ে গেছে তার মানে আমার ওয়ান কমে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন এটা এতটুকু থাক এরপর আমি সার্ভেতে ক্লিক করছি সার্ভেতে ক্লিক করার পর আমাকে এখানে এই পেজের মধ্যে নিয়ে এসছে the best offerwall ma'am pays you uh, for uh, disqualifications or feedback keep into account that service payments are not credited instantly there's they are paid waiting 24 hours go to paid out and uh, check your payment status তার মানে আপাতত কোনো সার্ভে নেই প্রথমত আপনাকে মনে রাখতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে ফসেট এবং মাল্টিপ্লাইগুলো করে করে যখন আপনি পয়েন্ট বৃদ্ধি করবেন তখন কিন্তু আপনার সার্ভের পাওয়ার পরিমাণটা বা ভার্সনটি কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে এরপর যে অপশনটি সেটি হচ্ছে যে ডেপোজিট আপনি এখানে ডিপোজিট করে কিন্তু আরও বেশি আর্নিং করতে পারেন সুতরাং আপনাকে লিটকয়েনের অ্যাড্রেসটা এখানে দিতে হবে লিটকয়েনের অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটি আমি এবার দেখাচ্ছি লিটকয়েনের অ্যাড্রেস পেতে হলে সরাসরি আপনাকে ফসেট পেয়ের মধ্যে চলে যেতে হবে ফসেট পে এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট যেটি থেকে আপনি খুব সহজেই Dogecoin Litecoin Bitcoin সহ যে কোনো ওয়ালেট এর অ্যাড্রেসটা আপনি নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ফসেট পেয়ার আমার টোটাল অ্যাকাউন্টের মধ্যে কি কি রয়েছে সেটি শো করছে আপনার যদি ফসেট পেয়ার মধ্যে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ফসেট পে ডট আইও লিখে যখন আপনি গুগলে সার্চ দিবেন মোবাইলে দেওয়া কম্পিউটারের মাধ্যমে খুব সহজে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করে এই ফসেট পে ডট আইও এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন এখানে অ্যাকাউন্ট করার সুবিধা হচ্ছে যে আপনি Bitcoin coin Ethereum Dogecoin Litecoin Bitcoin cash এবং ড্যাশ তারপর যে ওয়ালেটগুলো রয়েছে এই ওয়ালেটগুলো ফ্রিতে আপনি ইউজ করতে পারবো সো আমি যদি ফার্স্ট এখানে লিটকয়েন রয়েছে সেই লিটকয়েনটি ইউজ করতে চাই তাহলে তাও পারবো সো প্রথমে যে কাজটি করতে হবে এখানে ডিপোজিটে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার যখন এই ইন্টারফেসটি উপস্থিত হবে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে এখানে একটু নেট প্রবলেম দেখাচ্ছে সরাসরি কিন্তু আমার মূল ইন্টারপেজে নিয়ে আসার কথা যখনই আমি পসেট পে থেকে আমার ওয়ালেট অ্যাড্রেসটি নিতে গেলাম তখন কিন্তু এখানে মেসেজ একটি শো করছে যদি এই মেসেজটি শো করে তাহলে আপনারা ফসেট পেয়েতে আপাতত লেনদেন করবেন না সেটির জন্য আপনি বিকল্প হিসেবে কয়েনবেস ডট কম ইউজ করতে পারেন কেননা কয়েনবেস ডট কমের মধ্যেও কিন্তু সেম ওয়ালেটগুলো রয়েছে দেখুন বিট কয়েন রয়েছে ইথানাম রয়েছে এক্সআরপি রয়েছে বিট কয়েন ক্যাশ রয়েছে ইলিট কয়েন রয়েছে স্টেলার লোমেন্স রয়েছে জেড ক্যাশ রয়েছে সো আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন লিড কয়েন সেই লিড কয়েনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ওয়ালেটে ক্লিক করবেন বলে রাখা ভালো আপনার যদি যদি কোনো কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আগে একটি কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন মোবাইলের অথবা কম্পিউটারের মাধ্যমে গুগলে গিয়ে সো ওয়ালেটে ক্লিক করুন এবং আমি আমার চ্যানেলের মধ্যে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি কীভাবে কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটিও দেখিয়েছি এখানে আসার পরে রিসিভে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসটি আপনি কপি করবেন কপি করার পরে সরাসরি আপনাকে এই পেজের মধ্যে প্যাস্ট করে দিতে হবে তার মানে আপনাকে এখানে প্যাস্ট করে দিতে হবে সো যেহেতু আমার অলরেডি কিন্তু এখানে অ্যাড করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে আপনার যদি অ্যাড করা না থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাড করে নেবেন এবার চলে আসি কিভাবে আপনি উইড্রোটা নেবেন উইড্রো নেওয়ার জন্য জাস্ট আপনাকে উইড্রো বাটনে ক্লিক করতে হবে you need to verify your email address in order to this action please sack the button without to receive verification email একটি মেইল uh, ভেরিফিকেশনের জন্য তারা বলছে এবং মেইল ভেরিফিকেশনের কনফার্ম কনফার্মেশন ইমেল ওয়াসেন আমার মেইলের মধ্যে একটি মেইল চলে গিয়েছে সুতরাং আমি সেটি একটু চেক করে দেখব তার তার মানে আমার মেইলের মধ্যে যে মেলটি এসছে সেই মেলটি আমি চেক করে দেখব চেক করার পরে সেই মেলের লিঙ্কটাতে যখন আমি ক্লিক করব অনায়াসে কিন্তু আমার মেল ভেরিফিকেশনটা হয়ে যাবে আশা করি আইডেন্টিটি যাচাই করার জন্য তার মানে ভেরিফাই ভেরিফাই করা অত্যন্ত প্রয়োজন সুতরাং এই ভেরিফাই করার পরে কিন্তু আপনি ব্যালেন্সটা উইড্র করে নিতে পারবেন এখানে একটি লিঙ্ক চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তার আগে আরও একটি কথা বলে রাখা ভালো যদি আপনার কোনো কারণে আপনি ইনবক্সের মধ্যে লিঙ্কটি না পান তাহলে অবশ্যই আপনাকে স্প্যাম ফোল্ডার মধ্যে ক্লিক করতে হবে স্প্যাম ফোল্ডার কোথায় সেটি হচ্ছে যে আপনি সরাসরি এখানে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন এই যে স্প্যাম ফোল্ডারে ক্লিক করলে আপনি আপনার মেইলটি পেয়ে যাবেন যদি আপনি ইনবক্সে না পান যেহেতু আমার ইনবক্সে চলে এসছে এই যে লিটকিং সাপোর্ট সেটিতে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে আমি ক্লিক করব ক্লিক করার পরে আমার মেইলটি ভেরিফিকেশন হয়ে যাবে তার মানে আমার মূল যে নিয়ে এসছে এবার আমি উইড্রোতে ক্লিক ক্লিক করি ক্লিক করার পরে সরাসরি কিন্তু আমি উইড্রোটা পাবো তো এখানে অ্যাড্রেসটা আমাকে দিতে বলেছে সো অ্যাড্রেস কোথা থেকে দিবে সেটা আমি বলেছি যে আপনার যদি যদি ফসেট পে ডট আইইউ এর মধ্যে কোনো প্রবলেম হয় তাহলে কয়েন বেস থেকে আপনি লিড কয়েনের অ্যাড্রেসটা আপনি কপি করবেন কপি করার পরে সরাসরি এখানে প্যাস্ট করে দিবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন সো এটি আপনার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে সেভ অ্যাড্রেস সেটিতে ক্লিক করবেন ওয়ালেট অ্যাড্রেস আমি সেভ করে ফেলেছি তার মানে আমি আমার পেমেন্টগুলো মানে এই লিড কয়েন থেকে Litecoin lite king dot biz থেকে আমি সরাসরি এই যে এই কয়েন বেসের মধ্যে নিয়ে আসতে পারবো এবং কয়েন বেস থেকে কিভাবে খুব সহজে আপনি বিকাশ অথবা রকেটে অথবা নগদে নিয়ে আসতে পারেন তারপর একটি ভিডিও দেওয়া রয়েছে আশা করি আপনি সেই ভিডিওটি যদি দেখে আসেন কিভাবে ডলার বাই সেল করতে হয় এই ভিডিওটি দেখে আসলে অনায়াসে কিন্তু আপনি বিকাশে রকেটে অথবা নগদে খুব সহজেই আপনার ব্যালেন্সগুলো নিয়ে আসতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সো আমি সেটি করে নিয়েছি তার মানে এখানে আমি লিড করে অ্যাড্রেসটা অ্যাড করে নিয়েছি সো এখানে একটি মেসেজ শু করছে here you can change your উজ্জ্বল address password activate deactivate two factor authentication আর email subscription as your your তার মানে এগুলো চেঞ্জ করা যাবে সেটি বলেছে সো পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সাবস্ক্রিপশন ইত্যাদি চেঞ্জ করা যাবে সেটি বলেছে আমার ব্যালেন্স হচ্ছে এত এবং ইউজার আইডি সহায়তা সব কিছু কিন্তু শো করছে সো আশা করি আপনি খুব সহজে কিন্তু পেমেন্টগুলো এখান থেকে নিতে পারেন আপনি লিটকয়েনের অ্যাড্রেসটা এখানে অ্যাড করার পরে সো এখানে খুব সহজে আপনি ফসেট ক্লেম করে করে আর্নিং করতে পারবেন সেটিতেও দেখালাম এরপর মাল্টিপ্লাই সেটিতে আমি আবার যাচ্ছি মাল্টিপ্লাইতে যাওয়ার পরে আপনি এখান থেকে বেট করে করে আর্নিংগুলো বাড়াতে পারেন আমার লাস্টে ওয়ান রয়েছে দেখি এবার কী হয় কোনো উইন আমি হতে পারে কি না আশা করি আপনি একটু সময় দিয়ে যদি এখান থেকে আর্নিংগুলো করতে পারেন তাহলে দিন শেষে বেনিফিট কিন্তু আপনার হবে আগে ওয়ান ছিল এখন কিন্তু টু হয়ে গিয়েছে সো একটু পরপর কিন্তু আপনি এখান থেকে ক্লেমগুলো করে নেবেন এভাবে ব্যাটিং করে করে আশা করি বুঝতে পেরেছেন সো এখানে প্রায় এক ঘন্টা পর পর আপনি ফসেটগুলো ক্লেম করে করে আর্নিং করতে পারেন এবার আমি অ্যাফিলিয়েটে ক্লিক করছি অ্যাফিলিয়েটে ক্লিক করার পরে সরাসরি আমাকে অ্যাফিলিয়েটের মধ্যে নিয়ে আসবে তার মানে এখানে আপনি যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে কিন্তু শেয়ার করার মাধ্যমে এই যে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি আপনি কপি করবেন কপি করার পরে বিভিন্ন social media like Facebook Twitter Pinterest Instagram সহ বিভিন্ন ধরনের মিডিয়াতে যদি আপনি শেয়ার করেন তার এগেনস্টে তার মানে এই লিঙ্কটি ইউজ করে কেউ যদি এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করে তার জন্য আপনি twenty five percent bonus price পাবেন আশা করি বুঝতে পেরেছেন সো এই অপরচুনিটি কিন্তু আপনি ফ্রিতে গ্রহণ করতে পারবেন অনায়াসে সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care